সম্মানিত ভিউয়ার্স আইসিটি প্রো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি বা শিক্ষার্থী নিবন্ধন আমরা কিভাবে করব সিআর ভিএস সার্ভারে শিক্ষার্থী তথ্য এন্ট্রি করবেন যেভাবে এর পুরো প্রসেসটা এখানে দেখানো হয়েছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন একজন শিক্ষার্থীর আইডি ইউনিক আইডি আপনি এ থেকে জেড পর্যন্ত কিভাবে করবেন পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখানো হয়েছে প্রিভিওয়ার্স প্রাথমিক শিক্ষার্থী ইউনিক আইডি বিষয়ে কর্তৃপক্ষের কিছু নির্দেশনা এই লিঙ্কে শিক্ষার্থী মানব নিবন্ধন ইউনিক আইডি সহ শিক্ষাক্রমিক কার্যক্রম ফলাফল তৈরি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উন্নীতকরণ শিক্ষার্থীদের বদলি জ্বরে পড়া উপবৃত্তি ইউনিকার্ড ইউনিক আইডি কার্ড বিতরণ ইত্যাদি সুবিধা সুবিধাসমূহ পাওয়া যাবে পাইলটিং উপজেলা হিসাবে বরিশাল উপজেলার বাকেরগঞ্জ উপজেলা শিক্ষার্থীদের প্রোফাইলের কাজ প্রায় শেষের দিকে বাকেরগঞ্জ উপজেলার উপবৃত্তির তথ্য স্কুল অনুযায়ী মাইগ্রেশন করা হয়েছে যে বিষয়টা আমরা জানি সিআরবিএসএ উপবৃত্তিতে আমরা যে বাচ্চাদের যে তথ্যগুলো সাবমিট করা হয়েছে এটা মাইগ্রেশন করে এই শিক্ষার্থীদের প্রোফাইল এখানে নিয়ে আসার কথা এটা আপডেটের কাজ চলতেছে তো পাইলটিং উপজেলা হিসাবে ওদের ডাটা এন্ট্রির কাজ শেষ হয়ে গেলে এবং এই সার্ভারের আপডেটের কাজ শেষ হয়ে গেলে মহাপরিচালক মহোদয় অনুমোদন ক্রমে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রাক প্রাথমিক শ্রেণীর সকল শিক্ষার্থী ডাটা ডাটা নতুন করে এন্ট্রি দিতে হবে বিশেষ করে দুই সালে যারা প্রাক প্রাথমিকে তারা উপবৃত্তির আওতায় এখনও আসেনি সার্ভারে তাদের তথ্য নেই এই উপবৃত্তির পোর্টালেও তারা নেই এজন্য তাদের পুরো তথ্য এন্ট্রি দিতে হবে উপবৃত্তির পোর্টাল থেকে ডাটা মাইগ্রেশন করার পরও অনেক শিক্ষার্থীর ডাটা নতুন করে এন্ট্রি দিতে হবে এবং নতুন এন্ট্রির পাশাপাশি অনেক ভুল ডাটাও সংশোধন করতে হবে এটা অবশ্য আমরা বুঝতে পারছি যে অনেক তথ্য সঠিক নাও আসতে পারে বা নাম ঠিকমতো নাও আসতে পারে তো উপবৃত্তির এই ইউনিক আইডির এই পোর্টালে উপবৃত্তি এই নামগুলো সংশোধন করার সুযোগ রয়েছে সেই কাজগুলো করতে হবে শিক্ষার্থী প্রোফাইলে জন্মসনদ পিতামাতা ও বৈধ অভিভাবকের এনআইডি অনুযায়ী সঠিক ডাটা এন্ট্রি করতে হবে আপাতত আপাতত আমরা যে কাজটি করতে পারেন আপনারা বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের সকল তথ্য প্রোফাইল ফরম অনুযায়ী হার্ড কপিতে সংগ্রহ করে রাখতে পারেন এতে সার্ভার ওপেন হলে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক খুব দ্রুত ডাটাটির কাজটি করা যাবে তো প্রিয় ভিউয়ার্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এইখানে লেখা যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে লগ করবেন তাতেই এই লিঙ্কের ভিতরেই আপনি কাজটি করতে পারবেন আপনি আপনার ব্রাউজার থেকে ল্যাপটপ অথবা পিসি অথবা মোবাইল থেকেও কাজটি করা যাবে এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটি লিঙ্কে ঢুকলেই ইউনিক আইডির পুরো তথ্য এন্ট্রি করতে পারবেন তো দেখি পরবর্তীতে আমরা ব্রাউজার ওপেন করে কিংবা মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে এই কাজটি করতে পারি তো ভিউয়ার্স শুরু করার মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব নতুন নতুন আপডেট তথ্যমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পরবর্তী কাজগুলো আমরা কীভাবে দাপে দাপে করতে পারি তো চলুন সকল ভিডিওতে আপনি আপনার মোবাইলে হোক কম্পিউটারে হোক আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সেটা গুগল ক্রম হতে পারে মজিলা ফায়ারফক্স হতে পারে মাইক্রোসফট এইজ হতে পারে সো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপর লিখবেন আপনারা এখানে লিঙ্কে লিখবেন GPE dot GOV dot BD লিখে আপনারা এন্ট্রান্স পেস করবেন সো এই কাজটা আপনারা চাইলে আপনারা মোবাইলে করতে পারেন মোবাইলে করার জন্য আপনাকে কী করতে হবে মোবাইলে করার জন্য আপনাকে মোবাইলটাকে ডেস্কটপ মোড়ে করে ফেলতে হবে ডেস্কটপ মোড়ে করার জন্য আপনাকে শুধু শুধুমাত্র একটা কাজই করতে হবে সেটা হচ্ছে এই থ্রি ডট যেটাতে আছে এই থ্রি ডট যেটাতে আছে সেটাতে গিয়ে আপনি ডেস্কটপ সেট করে দিবেন আর ঠিক সেম আমি এখন এরপরে যেভাবে দেখাবো ওইভাবে আপনি আপনার কাজটা মোবাইলে কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন ঠিক আছে সো তারপর আপনার ডিপি ডট জিওভি ডট বিডিতে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে শিক্ষার্থীর প্রোফাইল তৈরিতে ক্লিক করবেন ঠিক আছে তো সরাসরি আপনার আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন সো আপনারা আপনাদের যে যে কোনো একজন শিক্ষকের এখানে মোবাইল নম্বর দেবেন পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর লগ ইন করবেন শিক্ষকের মনে রাখবেন প্রধান শিক্ষকের না শুধুমাত্র শিক্ষকের যে কোনো একজন শিক্ষকের সো এখানে আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি তারপর লগ ইন করতেছি ওকে সো লগ ইন করার পরে ধরুন একটা ইন্টারফেস আসবে তারপরে শিক্ষার্থীদের আপনি তথ্য এন্ট্রি দেওয়ার জন্য শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাবেন সো শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাওয়ার পরে শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করবেন শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করার পরে আপনি ধরনের একটা ইন্টারফেস পাবেন তারপর এখানে আপনার স্কুলের নাম আসবে তারপরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত অধ্যয়নরত শ্রেণী যে শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিবেন তার শ্রেণীটা দিবেন ঠিক আছে আমি একটা শ্রেণী দিলাম তারপরে ওই শিক্ষার্থী কোন শাখাতে আছে সেটা দিবেন ঠিক আছে এখানে কোন শাখাতে আছে সেটা এখানে ক শাখা খ শাখা গ শাখা গ শাখাইতে থাকবে এখানে বিভিন্ন নাম আছে যেহেতু এটা বর্তমানে এখনও প্রসেসিং চলতেছে কাজের এই জন্য এখানে আমি যে কোনো একটা শাখা দিচ্ছি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ক শাখা ক শাখা দিলাম সো এখানে রোল দিবেন তার শিক্ষার্থীর তারপর এখানে বাসন্ত বাংলায় থাকবে থাকুক তারপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে শিক্ষার্থীর এখানে চার্জ অপশানে ক্লিক করবেন ঠিক আছে এখানে প্রথমে এই এখানে ক্লিক করবেন তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি কি করবেন দেখে টাইপ করবেন এভাবে পুরা আপনার জন্ম জন্ম তারিখটা এভাবে লিখে দিবেন তারপর এন্টারপ্রেস করে চার সপ্তাহে ক্লিক করবেন ঠিক আছে সো চলে আসছে যেহেতু এই জন্ম জন্ম নিবন্ধনটা অনলাইন আছে এই জন্য তার স্টুডেন্টের নাম স্টুডেন্টের নাম বাংলা ইংলিশটা এবং বাবা মার নাম চলে আসছে সো এখানে যদি আপনার যদি কোনো ভুল থাকে তাহলে বলি চলে আসবে সো এখানে স্টুডেন্টের নাম সম্পাদন করার এডিট করার অপশন আছে কিন্তু বাবা মার বাবার নাম এডিট করার কোনো অপশন নেই সেই জন্য যাদের মা বাবার নাম ইংলিশে ঠিক থাকে না তারা অবশ্যই সংশোধন করে এটা নিয়ে আসতে হবে তো আপনি চাইলে এখানে যদি শিক্ষার্থীর নাম যদি সম্পাদন করতে চান আপনি এখানে দেখতেছেন এমডি মোহাম্মদ তারেক লেখা আছে এখানে এমডি তারেক আছে আপনি যদি চান এখানে রিকমেন্ড করতে পারেন কি মনে করেন আমি এখানে লিখব মোহাম্মদ তারেক ঠিক আছে M O H A M double M D Mohammad Tarek E A E Q অথবা খে ঠিক আছে চাইলে এই কাজটা করতে পারেন তারপরে এখানে প্রতিবন্ধী প্রতিবন্ধিতা সমস্যা নিয়ে দিবেন তারপর কাবেজ স্কোর যদি থাকে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন ওকে তারপর রক্তের গ্রুপ যেটা আছে সেটা দিয়ে দিবেন যেহেতু পজিটিভ স্টুডেন্ট হচ্ছে ও পজিটিভ ও পজিটিভ সেটা ও পজিটিভই দিলাম ঠিক আছে তারপরে এখানে জন্মস্থানটা কোথায় সেটা দিয়ে দিতে হবে তারপর এখানে জেন্ডার সিলেকশন করে দিতে হবে তারপর ধর্ম সিলেকশন করতে হবে এখানে তারপর এখানে ক্ষুদ্র নির্দিষ্ট হলে এখানে ক্লিক করতে হবে আর কোড নিশ্চয় না হলে এখানে ক্লিক যেভাবে সেভাবে থাকবে সো তারপর যে কাজটা করতে হবে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে স্টার মার্ক যেগুলোতে আছে অবশ্যই এই গড়গুলো অবশ্যই ফিল আপ করতে হবে ঠিক আছে সো এখানে শিক্ষার্থীর ছবি আপনাকে আগে কি করে রাখতে হবে এডিট করে সম্পাদন করে রাখতে হবে দেন তারপর আপনি সেটা কি করবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি যেখানে ছবিটা রেখেছেন ওখান থেকে বের করে নেবেন ঠিক আছে সো এখানে ছবির সাইজ কোনো ম্যাটার না আপনি যে কোনো সাইজের ছবি দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে এখানে বর্তমান ঠিকানাটা সিলেকশন করে দিবেন বর্তমান ঠিকানা সিলেকশন করে দেওয়ার পরে এখানে এভরিথিং দিয়ে দিবেন লেখার পরে বর্তমান ঠিকানা আর ঠিকানা বর্তমান ঠিকানা সাইড ঠিকানা সেম হলে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওয়ার্ড দিতে হবে আপনাকে তারপরে এখানে গ্রাম দিতে হবে গ্রাম দেওয়ার জন্য আপনাকে আপনার যে টাইপিংটা আছে এটা ইনোকোড নিতে হবে কন্ট্রোল অর্ডার বি দিয়ে ইনোকোড করে নিতে পারবেন তারপর পাড়া মহল্লার নাম দিতে হবে এখানে তারপর এখানে ডাকঘর দিতে হবে তারপর ডাকঘর কোড দিতে হবে সো যেহেতু সেম ঠিকানা এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্র নং অনুযায়ী তার এখানে মাতা জন্ম তারিখ দিতে হবে এবং এখানে মাতার জাতীয় পরিচয়পত্র নামা দিতে হবে যদি মাতার জাতীয় পরিচয়পত্র নামা যদি দশটা সংখ্যার হয় তাহলে দশে ক্লিক করবেন আর যদি সতেরো সংখ্যা হয় সতেরো ক্লিক করবেন ঠিক আছে সো এখানে মাতার জন্ম তারিখটা আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি পাঁচ সাত উনিশশো একাশি ঠিক আছে তারপরে মাতার আইডি কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার যদি অ্যানারিকেটের নাম্বার যদি তেরোটা সংখ্যা হয় তাহলে আপনাকে অবশ্যই তেরোটা সংখ্যা তো হবে না দশটা হবে নয় সতেরোটা হবে এই জন্য যদি তেরোটা সংখ্যা হয় আপনাকে জন্ম যে জন্মশালটা আছে সেটা আগে দিয়ে দিতে হবে তারপর বাকি তেরোটা সংখ্যা দিয়ে দিতে হবে আমি জন্মশালটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে আপনি এখানে চার্জ অপশানে ক্লিক করলে এখানে মাতার বাংলা নাম ইংরেজিতে নাম চলে আসবে ঠিক সেম এখানে পিতার পিতারও ঠিক সেম এখানে কয়টা এনআইডি সংখ্যা আছে আর জন্ম তারিখ দিয়ে দিবেন আর এনআইডি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এক তিন উনিশশো পঁয়ষট্টি তারপর সার্চ অপশানে ক্লিক করবেন এই চলে আসছে তারপর মাতার পেশা সিলেকশন করে দিবেন আর মাতার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যদি একটা মোবাইল নাম্বার থাকে দুইটা দিয়ে দিয়ে দেবেন মাতা পিতার মধ্যে দিয়ে দিবেন দুইটা নাম্বার থাকলে দুইটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর নাম্বারটা দিয়ে দিবেন সো দেওয়ার পরে যদি মৃত হয় মৃত এখানে অপশানে ক্লিক করবেন পিতা যদি মৃত হয় এখানে অপশানে ক্লিক করবেন জীবিত হলে কিছু করার দরকার নেই আর যদি অভিভাবকের যদি কোনো রকম আইডি থাকে অবশ্যই অভিভাবকের জন্ম তারিখ এবং এনআইডি কার্ড দিয়ে অভিভাবকের সম্পর্ক দিতে হবে প্লাস অভিভাবকের পেশা দিতে হবে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে সো এটা ম্যান্ডেটরি না এখনও পর্যন্ত ম্যান্ডেটরি করা নাই সফটওয়্যারের কাছে আপডেট হওয়ার পরে সেটা আপনারা দেখতে পাবেন ম্যান্ডেটরি করেছে কি না সো এটা আপনারা চাইলে পূরণ করতে পারবেন সো আপনারা যদি না চান তাহলে পূরণ করার দরকার নেই ঠিক তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন সো পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে শিক্ষার্থীর ধরন তাদের সংযোগ করুন সোজ সো এই অপশনটা নিয়ে এখনও বিশুদ্ধভাবে আলোচনা করে নাই সো এখানে কিছু মেনশন করতে পারে নির্দিষ্টভাবে দিয়ে দিতে পারে সো এই অপশনটার মানে হচ্ছে কোনো যদি অনিয়মিত ছাত্র থাকে তাহলে তার কোনো ডকুমেন্টস দিতে হবে ঠিক আছে অথবা কোনো তথ্য দিতে হবে সো এটা নিয়ে এখনও ক্লিয়ার করে নেয় বিষয়টা সো এইখানে কিছু না দিয়ে আপনি কি করতে পারবেন সেভ করতে পারবেন কিছু না দিলে এখানে সেভ অপশনটা সেভ হবে আপনার তথ্যটা হালনাগাদ হবে ঠিক আছে সো এটা নিয়ে ক্লিয়ার করবে অবশ্যই সামনে পূর্বে সো এখানে আপনি ক্লিক করবেন তারপরে এই তথ্য কত তথ্য আমার জানা মতো সঠিক নির্ভুল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন সো এখানে সফলভাবে হালনাগাদ করা হয়েছে তথ্য ওকে সো এখানে আপনার কাজ কি এবার আপনার হেডমাস্টারের আপনার হেডমাস্টার আপনার ওনার আইডিতে ঢুকবে ঢুকার পরে ও উনি কি করবে ওইখান থেকে আপনি আপনার মোবাইলই হোক কম্পিউটার হোক আপনি আপনার পছন্দের তো ভিউয়ার্স এই হচ্ছে কথা এইভাবেই একজন শিক্ষার্থীর ইউনিক আইডির কাজ সম্পন্ন করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর অন্যকে জানার জন্য জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ